আয়রা বাহ তারপর কি করলা সারাদিন হাতটা উঠায় কোথায় কই গেছিলা হ্যাঁ ব্র্যাকে দুষ্টামি করছো আজকে দুষ্টামি করছো কে বলছে কত দুষ্টামি করছো তারপর তারপর কি করছো তারপরে কি করেছো নিয়ে আসছিল নি বাসায় তারপরে বাবা কখন আসছে বাসায় বাবা দেরি করছে বেশি হ্যাঁ আমি কোথায় দেরি করলাম আমি তো নটার মধ্যে চলে আসছি আমি তো কিছু করিনি আমি কখন আসছি নটার মধ্যে আসছি না বাসায় বলো মা কথা শোনো কি করে রে ভাই এটা ফিনিশ তাহলে ফিনিশ না ফেলে না ফেলে না তোমার পেট বের হয়ে আছে কেন পেট পেট বের হয়ে আছে কেন ছোটবেলার জামা পরছে তুমি তো পরেছো ছোটবেলার জামা তো ঠান্ডা লাগবে সোয়েটার কোথায় সোয়েটার কোথায় এত কথা বলতে হয় তোমাকে তো স্কুলে নেবে না বলবে অভদ্র বেবি না না অভদ্র না হাত তুলে রিল্যাক্স একটু রিল্যাক্স তুমি কি রিল্যাক্স বা নেতা না না আইরা পলিটিক্স জয়েন করবা আমারই দায়িত্ব নিতে হবে এভাবে যে হাতটা উঠাও ও এটা হাই ফাইভ এর জন্য <laughs> আমি তো